সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত টেকনিশিয়ান ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দরকর বরকতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে একটি বাইশ inch LED TV display repairing আপনারা দেখতে পারতেছেন এলইডি টিভিটির টিকুন বোর্ড বা স্কলার বোর্ড যে কাঠটি সেটি তো এই স্কলার বোর্ডের বা এই টিকুন বোর্ডের সবিষ বলতে গেলে আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি তো আমি এটি এবং আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পারবেন এটা যেখানে ধরি সেখানেই বিপ দিচ্ছে এবং শর্ট ট্যান্ডেস্টার শর্ট বা মসপেট শর্ট তো বন্ধুরা আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন তো এই অবস্থায় এই ডিসপ্লেটি রিপেয়ারিং করাটা অনেকটাই কষ্ট আর এই ডিসপ্লেটির মডেল হচ্ছে B one eighty five B J one CE one তো এটা নিকাই একটা আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম এই নিকাই বাইশ ইঞ্চি এলইডি টিভির যে প্যানেলের যে প্রবলেম আমি বলেছিলাম এটা হলো টু পার্ট প্যানেলের যে পর্বটি সেই পর্বটি আমি শুরু করতেছি বা শুরু করেছি তো এরকম অবস্থায় আমরা কোনটি শর্ট মেপে নেব বা কোনটিকেই বেছে নেব যে কোনটি শর্ট আপনি দেখতে পাচ্ছেন ফুল পিএফ ট্রানজিস্টর সব জায়গায় আপনার শর্ট শো করতেছে কিন্তু শুধুমাত্র যেই কপ যে লাইনগুলি রয়েছে সিকেবি লাইন সেখানে শর্ট শো করে না তো বন্ধুরা এরকম অবস্থায় আমরা প্রথমে যেহেতু এই মসফেটগুলি শর্ট দেখাচ্ছে এবং বিপ দিচ্ছে তো এটা একটা গুরুতর প্রবলেম অর্থাৎ এই কারণেই যে কোনো টেকনিশিয়ান দেখেছিল যে এটা ফুল ডেট করে ফালায় রেখেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম পরিস্থিতি হলে তো সেই প্যানেলটি কীভাবে রিপেয়ারিং করা সম্ভব নসেদ এই স্কোলার পুরো যে চিকন যে পুরো বোর্ডটি রয়েছে সেটি চেঞ্জ করা বা সেটি চেঞ্জ করতে হবে বন্ধুরা তো আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই ট্রানজিস্টারগুলি বা মসপেটগুলি ফুল শর্ট তো আগে কি এই মসপেটগুলি খুলে নেই তারপর আমরা দেখি যে অন্যথায় কোথায় গিয়ে দাঁড়ায় এই এই প্যানেলটির রিপেয়ারিং কার্যক্রম তো আমি এখন আগে মসপিটটি খুলে নেব তার জন্য একটু সময় নিতেছি বন্ধুরা আমি অলরেডি একটি মসফেট খুলে নিয়েছি এবং আরেকটি মসফেটও খুলে নিচ্ছি তো এই ছিল দুটি মসফেট তো আমি দুটি মসফেটই খুলে নিলাম তো এখন এই মসফেটগুলি আমি মাপার আগে আবারও আমি টিকন বোর্ডটি মেপে দেখব যে আসলে কি মসফেট প্রবলেম না অন্য কিছু তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখনও কিন্তু সেই শর্টটি কিন্তু রয়েই গেছে কিন্তু ইনপুট সেকশনের শর্ট এখানে এই আউটপুট যে ভোল্টেজ সেখানে কিন্তু বন্ধুরা এখন আর শর্টটি নেই ডিসি টু ডিসি ইনপুট যে ভোল্টেজটি সেখানেও শটটি কিন্তু বন্ধুরা নেই তো এখানে যে শটটি রয়েছে সেটাকে পিবের দিকেও হতে পারে তাই আমি এই পিপটিও দেখে নেব আমি আরেকবার একটু হট ব্যবহার করবো ব্যবহার করে পিপ খোলাটা অনেকটাই সুন্দর ভালো লাগে কিন্তু তাতাল দিয়ে খুললে অনেক সময় দেখা গেছে যেগুলো নষ্ট হয়ে যায় পুনরায় আবার লাগানোটা অনেকটাই কষ্ট হয়ে দাঁড়ায় যার কারণে আমি হটগান ব্যবহার করে থাকি আমি হটগানের মাধ্যমে পিএফ খুলে থাকি তো আমি পিএফটিও খুলে নিলাম তারপর আমি আবারও এখন মেপে নেব এখনও কিন্তু শর্ট রয়েছে এটা ভেরি ইন্টারেস্টিং একটি কাজ বন্ধুরা মানে বহুত সেন্সিটিভ কাজ তো এভাবেই খুঁজে খুঁজে বের করে আপনাদের আমাদের কাজগুলি করতে হলে করতে হবে তা হলে কাজগুলি অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে তা আমি আরেক আরও দুটি যে পিপ রয়েছে সেগুলো খুলে নিতেছি পর্যাক্ষেত্রে আমি শর্ট পিপটি যখন বের হয়ে যাবে বা শর্টের কম্পোনেন্টটি বের হয়ে যাবে তখন আমি আবার পুনরায় এগুলি লাগিয়ে দেবো তো আমি অলরেডি সমস্ত পিপগুলি লাগিয়ে নিয়ে খুলে নিলাম খুলে নিলাম এবার আরও দেখব যে এখানে আর কি শর্ট রয়েছে এখন কি শর্ট আছে না শর্টটি কেটে গেছে তো বন্ধুরা এখন আর এখানে শটটি নেই আপনারা দেখতে পারতেছেন তো এখানে যেই ইনপুটের যে ভোল্টেজ সেই ভোল্টেজের মধ্যেই এখানে শটটি হয়েছিল এখনও শট রয়েছে অন্যথায় কিন্তু ইনপুট যে বিসিসি যে শটটি সে শটটি আর এখন নেই বন্ধুরা তো আমি পুনরায় এখন এগুলি লাগিয়ে দেবো যেহেতু ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যায় সেই কারণে একটু স্কিপ করে করি আমি কাজগুলি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আসলে এখানে পিএবো শর্ট রয়েছে এবং ট্যান্ডেস্টারগুলি শর্ট নয় তো ডিসি যে ভোল্টেজটা রয়েছে ডিসি ভোল্টেজে যে ট্যান্ডেস্টারটি রয়েছে ডিসি এই আইসিও ঠিক আছে এবং ট্যান্ডেস্টারও ঠিক আছে এই ট্যান্ডেস্টারটিও ঠিক আছে এখানে যেই টিকুন যে আইসিটি রয়েছে সেই আইসিটি শর্ট হয়ে গেছে কেননা আমি আপনার এই আইসিটির যেই আউটপুট সিকেবি যেই লাইনগুলি রয়েছে সেখানে যে ছোট ছোট পিএফগুলি রয়েছে একটা না দুইটা নয় তিন তিনটা পিএপি শর্ট দেখাচ্ছে কারণ বন্ধুরা তিন তিনটা পিএফ কখনোই শর্ট হয় না হয়তো দুইটা বা একটা শর্ট হয় অনেক সময় তিন তিনটা হয় কিন্তু তারপরও আমি আপনাদেরকে এই ইকন যে আইসিটা এই আইসিটাই খুলে দেখাবো যে আসলে কি আইসি পুরোই শর্ট না কোথায় শর্ট আমি এখন আইসিটিও খুলে নেব ওর আমি লাগিয়ে দেব তার আগে আমি ক্যানস্টারগুলি লাগিয়ে নিই আগে বন্ধুরা আসলে একটি কোন আইসিটি যে শর্ট হয়েছে তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু টিকন বোর্ডটি অনেকটা পুরোই শর্ট সেক্ষেত্রে এই স্কলার বোর্ডটি আমাদের চেঞ্জ করতেই হবে নচেত এটা স্কলার বোর্ডের অনেক কিছু শর্ট হয়ে গেছে কিন্তু এরকম পরিস্থিতি কীরকম হলো আমি কিভাবে হলো আমি কল্পনাও করতে পারতেছি না তো এই যে দেখেন যে ট্যানেস্টারগুলি খুলেছিলাম সেই ট্যানেস্টারগুলির মান হচ্ছে এস বাহাত্তর পি বারো হ্যাঁ, দুটা ট্রানজিস্টার এক নয় আর একটা হলো এস বাহাত্তর পি তেত্রিশ এখন এই পি তেত্রিশ যেই ট্রানজিস্টারটি সেটি পুরোই শর্ট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আসতেছে আমি আজকে একটি নর্মাল মাল্টিমিটার নিয়েছি সেটাই দেখাচ্ছি এই যে দেখেন তো এই পি এস এস বাহাত্তর পি তেত্রিশ বলতে গেলে বা S seventy two P thirty three এটার নিশ্চয়ই সাধারণতভাবে ডিসি টু ডিসি আইসির ভোল্টেজে কাজে লাগে কিন্তু সেটি একেবারেই শর্ট হয়ে গিয়ে যে টিকুন করে যে বারো বুল প্রবেশ করে সেই বারো বুল টেনেসটাটি ঠিক রয়েছে তো বারো বুল এই টেনেসটাটি ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এখানে ফুল শট দেখাচ্ছে তো এই দুটি টেন্ডেস্টার খোলার পরেও আমাদের এই শট পিএফ শটগুলি ঠিকই চলে গিয়েছে কিন্তু এখানে যে ত্রিকোণ বোর্ডের যে ভোল্টেজটি সে ভোল্টেজটি এখান থেকে যে ভোল্টেজটি আউট হয় ফুল শর্ট তো এই টিকন আইসিটিও চেঞ্জ করতে হবে তো এরকম অবস্থায় এটা রিপেয়ারিং করাটা অনেকটাই কষ্টদায়ক বা অনেকটাই ব্যয়বহুল খরচ বলতে গেলে কারণ এই টিকন বোর্ডের যে আইসিটি এই আইসিটি সাধারণতভাবে পাওয়া যায় না এই আইসিটির মান হচ্ছে CM one thousand eighty one মানে এইট হান্ড্রেড ওয়ান বি তো এগুলো সাধারণত এদিকে পাওয়া যায় কি না অনেকটা সন্দেহজনক তো সেই ক্ষেত্রে এই প্যানেলের এই ফুল টিকুন বুটটি আউট করে দিতে হবে যেহেতু বর্তমান যুগে নতুন নতুন টুকপ আইসি বের হয়েছে স্কলার বোর্ড বের হয়েছে সেক্ষেত্রে সেগুলি ব্যবহার করতে হবে তো এটা যেহেতু অনেকটাই পুরাতন এলইডি টিভি e যার কারণেই মেকানিক্স অথবা ফেলে রেখেছে যেটার ফুল ডিসপ্লে চেঞ্জ করতে হবে তো আমি আরেকটা বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে টিকন আইসিটি আমি বলবো বন্ধুরা আমি টিকন আইসিটিও খুলে নিলাম তো খুলে নেওয়ার পরে যে টিকন যে ইনপুট যে ভোল্টেজটি আমরা এখন আর শর্ট পাচ্ছি না তো এখন আর বিপ দিচ্ছে না তার মানে এই টিকন আইসিটিও খারাপ তো একটি নয় দুটি নয় অনেকগুলি পার্টস এখানে খারাপ হয়েছে তো যার কারণে এই টিকন বোর্ডটি স্কলার বোর্ডটি কাজ করা সাধারণতভাবে আমাদের জন্য অনেক কষ্টদায়ক যদি আমরা এগুলি সংগ্রহ করতে পারি তাহলে আপনাদেরকে আমি আবার পুনরায় দেখাবো আর যদি সংগ্রহ করতে না পারি তো সেক্ষেত্রে আর আমি আপনাদের মাঝে এই ভিডিওটি আর দেব না তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিও থেকে অনেক কিছু দেখতে পারলেন হয়তো অনেক কিছু বুঝতে পারলেন তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজ এ পর্যন্ত এ পর্যন্ত কি থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম